এইখানে যখন বান ছিল পানি যখন আসি গেল তখন এখানে খুব একটা বিশৃঙ্খলা বাজি গেল বাজি যাতে তখন ছেলে পেলে নিয়ে তখন কোনো আস্থা ধরো তখন ওই আস্থা দিয়ে তখন ওই বান মুখে যাই পশ্চিমমুখে পশ্চিমমুখে যে একটা ব্রিজের একটা বান আছে বিরাট বান তখন সেইখানে যারা আশ্রয় নেই তখন গরু বছর আমি ওগুলো নিয়ে টানি নিয়ে ওই মুখে ভাসি যাই ভাসি যাওয়াতে ওখানে যারা আশ্রয় নিলাম আশ্রয় নেওয়াতে তখন আত্মীয় আর কাক ডাকাডাকি কে থাকবে কী সমাচার কোনো রকম করে ওখানে হইলাম তারপরে তারপর রাত্রে এখন থাকবো কোথায় ছেলেকে বললাম যে বাবা তুমি তোমার কোনো বন্ধু বান্ধবের বাড়িতে থাকো আর আমি আমার মতো কি থাকি এখন রাস্তায় থাকি না কারো বাড়িতে থাকি থাকবো থাকি যখন বানালো পানি সান্দাইলো ঘরের মধ্যে তখন আমার চিল্লে চিল্লে উঠে গেছে আমার কোনো ঠাই আশ্রি নেই থামার আমরা এখন এখানে আশ্রয় কেন্দ্রেও নেই আশ্রয় কেন্দ্র আছে কিন্তু অনেক দূরে সেখানে আমাদের যাওয়া সম্ভব হয় না আমরা একটু দূরে আমাদের বাঁধের রাস্তা সেখানে আমরা গরু ছাগল হাঁস মুরগিগুলোকে নিয়ে গেলাম পরের দিন সকালবেলা তাম্বু টাম্বু টাঙালাম কাগজ টাগজ দিয়ে গরু রেগুলো রাখলাম রাখি টাকি টিন টিন দিয়ে কেউ রাখলো মানে থাকারও স্থান ছিল না পরে আমাদের সব বাড়ির সামনে একটা বাঁধ আছে ওই বাঁধের বাঁধের ওখানে গেছিলাম যা ওখানে চালা উঠাছিলাম আসলাম ওখানে রান্না করছিলাম তারপর আমাদের গরু ছাগল হাঁস মুরগিকে ওখানে রাখছিলাম যখন বন্যা আছে আমি হলাম অসল মানুষ আমার কোনোঠাই বাড়াইতে ছিলাম না আমি চলতে পারি না আমাকে সাহায্য করে নাই আমিও আমাকে দেখে নাই তখন সকলে তার তার বাড়ি নিয়ে তো আমার ছাগল গরু নিয়ে তো আমরা চিন্তিত করছি আমার কেটা আগে কেটা ধরে কত কষ্ট করি আমি বেড়ান কোরআন করছি ঘুরে একান নাই একান নাও নাই আমরা এই বাঁধে এখানে বাড়ি ফিরিয়ে আসি এই বন্যে হয় এখন মনে করে এখন বান্ধব তো থাকতে দেয় না এখন বাঁধর থেকেই উচ্ছেদ করে দিচ্ছে আর এখন ভূমিহীন আমরা যাবো কোথায় এখন এবছর আবার পানি উন্নয়ন বোর্ডের জায়গা সেহেতু তারা মাইকিং করতেছে নোটিশ করতেছে এখানে থাকা যাবে না চলে যান কোথায় যাব কি অবস্থা হবে আমার কোনো আমার মানে বুদ্ধি আসতেছে না কি করব। আমার কোনো সম্পদ নাই এই তখন আমার কোনো পথ নেই তখন আমি বউ বাচ্চা এখানে থুই আমি ঢাকা যাই ঢাকা যাই রিস্কে চলে আমি টাকা পাঠিয়ে দিই ওই টাকা আমার বউ বাচ্চা খায় তখন আমি গেলে দেখা যায় যে যেতে দেরি হতেই দেখা যায় যে আশ্রয় কিন্তু সব বুক হয়ে যায় প্রতিবেশীর আর কি উঁচু ভিটায় যায় আশ্রয় নেই অনেক সেই টেনশনে ভোগান্তি অবস্থায় না খেয়ে থাকি এভাবে আমাদের এখানে প্রতি বছরে বন্যা হয় কিন্তু আমার বাড়িতে পানি ওঠে না কিন্তু আমি আশপাশ গ্রামের লোককে আশ্রয় দিই তখন মানুষের করুণ ছিন মনে করো এত দূর করুণ ছিন যা বলা যায় না আমরা স্কুল ঘরে আসছিলাম থাকার পরে আমাদের থাকার আস্তির খুব ছোট একটা ব্রিজ জোড়া দিয়ে আমরা আসলাম মশারি ছিল না ঘরের মধ্যে যে স্কুল ঘরে আসলে খুব গন্ধ ছাগল হাঁস মুরগির গন্ধর জন্যে থাকা যায় না থাকান যায় না পানির অভাব বলে পরিষ্কার করে না পরে কিছু লোক আসলে আসি ওখানে খুব হুরাঙ্গাম বাজি গেল দুর্গন্ধ কথা ছুটি গেল পায়খানা পেচাপ করার আর তিরিশ আর পায়খানা করা যায় না কোনো তার পায়খানার কোনো ভাড়া নাই কোনো কিছু নাই তারপরে ওই রকমভাবে চুরি চাট্টা করি এক সপ্তাহ পর্যন্ত লোক খুব কষ্ট করে থাকলো গন্ধ বাসনায় মানুষ থাকলো তখন খাদ্য পাওয়া যায় না তখন খাদ্য দুইশো টাকার খাদ্য পাঁচশো টাকা মন কিনে খেলেন নাকছে তো আমি একটা আশ্রয় একটা আদর্শ আশ্রয় কেন্দ্রের একটা বর্ণনা দিতে যাচ্ছি আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র হলে সেই জায়গাটা অনেক উঁচু হতে হবে এবং একটা বিশাল এরিয়ার মধ্যে হতে হবে এখানে একটা ভালো সংস্থান থাকতে হবে যাতে বিল্ডিং ওঠে এখানে বস অনেক আলাদা আলাদা পৃথক পৃথক রুম থাকতে হবে যাতে একটাই পরিবার এখানে আসে অনেক ভালোভাবে কোনো নিরাপত্তা না হয় এবং কোনো বিঘ্ন না হয় এর জন্য যদি আলাদা আলাদা রুম থাকে তাহলে এখানে আরও ভালো হয় এখানে পর্যাপ্ত পর্যাপ্ত বাতাস পর্যাপ্ত পায়খানা প্রসাবখানা এবং কল আলাদাভাবে একটু রান্নার ব্যবস্থা করি তাহলে সেখানে যদি আমরা আলাদাভাবে হচ্ছে হলো রান্নার লোক রাখি এর জন্য প্রথমেই আমাদের দরকার হবে একটা মনিটরিং ব্যবস্থা সেখানে কারা কারা করবে এর জন্য আমরা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিতে পারি এদের মধ্যে চেয়ারম্যান মেম্বার সভাপতি কমিটি যারা অনেক বাজার কমিটি আছে অনেক সভাপতি আছে স্কুল কমিটি আছে তারা যদি যথেষ্টভাবে কাজ করে মিলেমিশে তাহলে এটা করা সম্ভব হবে আমাদের আশ্রয়কেন্দ্রটা যদি নির্দিষ্ট পরিমাণে চাদর মশারি আশ্রয়কেন্দ্র তো প্রয়োজন অর্থাৎ আশ্রয়কেন্দ্রটা সেরকম হতে হবে মানসম্মত যেমন একটা আশ্রয়কেন্দ্রে একটা নিরাপদ পানির ব্যবস্থা থাকবে স্যানিটেশন থাকবে অর্থাৎ রান্নাবান্নার জন্য ব্যবস্থা থাকবে পশু পাখি অর্থাৎ কারণ এইখানে যদি কোনো একটা আশ্রয়কেন্দ্র থাকতো সেখানে ডাক্তার থাকতো গবাদি পশুর খাদ্য থাকতো এবং সেখানে যদি ওষুধপত্র থাকতো তাহলে এই অসুখে বহু গোবাতি পশু ওই বন্যার পানি খায়া বহু গবাদি পশুর ডায়রিয়া এবং খুঁড়ে রোগ হয়ে মারা যায় কিন্তু ওষুধপাতি থাকলে ওই গরুগুলো মারা যেত না তারপর বিশেষ করে একটা আশ্রয় কেন্দ্র করার জন্য কমিটিকে সব কিছুর দায়িত্ব নেওয়া লাগবে তারা কিভাবে পর্যবেক্ষণ করবে যদি একটা ভালো কমিটি গঠন করা যায় তাহলে থাকা থেকে শুরু করে রান্না খাওয়া থাকা এবং বসবাসের যে কয়েকটা দিন বন্যা হবে সেই কয়েকটা দিন বসবাসের জন্য সেই জায়গাটা অনেক ভালো হবে